আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পর আমি চলে আসছি সুপার হোম বিডির ফেসবুক পেজে লাইভে আজকে একটা অসাধারণ সেগমেন্ট সেটা হচ্ছে আমরা গরু কিনি প্রতি মাসের শেষ শুক্রবার আমরা খাওয়াই মেম্বারদেরকে প্রায় কোনো ষোলো সতেরো সতেরোশো মেম্বারের মতো আমাদের আছে তার জন্য আমরা এই গরুটা কিনেছি এই গরুর দাম পড়েছে সব হাসির মিলিয়ে সব কিছু মিলিয়ে এক লক্ষ উনসত্তর হাজার টাকা তাই তো আপনি টাকা বুঝে আচ্ছা তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন বিশাল গরু গরুটা কিন্তু অনেক পছন্দ হয়েছে আমার গরুর যদি আমি গোবর পাড়ায় সাত উপরে মাংস কেজি দুশো আশি কেজি দুশো আশি কেজির হবে তো আমি একটা ফোন চাইবো মারুফ ভাই বা কে আছে আমার একটা ফোন দেন আমি কমেন্ট করবো মানুষের তো হাইট থেকে মোটামুটি চার ফিটের মতো হবে আচ্ছা তো আমি সবার অংশগ্রহণ দেখতে যাচ্ছি এখানে পুরো ঘাটটা হাটটা হাটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কোন জায়গায় আছে হাটটা কোন জায়গায় তখন তো এত ছিল না না তো কেমন লাগতেছে বিক্রি করে আসে চলে যেতেছে খারাপ লাগতেছে আচ্ছা, এটা কি গরু আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা মাংসটা কেমন আচ্ছা আচ্ছা তো গাইজ আপনি মানে যে বিক্রেতা তারও খারাপ লাগতেছে যে আসলে এতদিন ধরে এটা লালন পালন করার পরে সুপার হোস্টেলের কাছে বিক্রি করলো সমস্যা নাই এটা আমরা এক বেলাতে খাওয়াবো আগামীকাল দুপুরবেলায় মানে শুক্রবার প্রতি মাসের শেষ শুক্রবার যেমন আমরা গরু খাওয়াই আগামীকাল শুক্রবার দুপুরে লাঞ্চের মধ্যে গরু থাকবে সো যারা একদিনের প্যাকেজ নিতে পারেন স্ট্যান্ডার্ড ক্লাসগুলোতে মাত্র তিনশো নিরানব্বই টাকায় নিতে পারেন নিয়ে গরুটা এনজয় করতে পারেন খেতে পারেন এবং আমাদের এনভায়রনমেন্টটা দেখতে পারেন তো দেখতে পাচ্ছি গরুটা খুবই ফ্রেশ এখানে কোনো এক্সট্রা কোনো চর্বি বা এরকম কিছু মনে হচ্ছে না আমার কাছে আমি যদি চিনি আর তাছাড়া আপনারা এই হাটে আসতে পারেন এটা হচ্ছে কালামপুরে এখানে অনেক অনেক গরু আছে আপনি যদি দেখতে পাচ্ছেন পুরাটাই হচ্ছে হাট প্রতি আপনার আমরা যারা আমাদের সদস্যরা থাকে হ্যাঁ, তাদের জন্য বাছাই করে সেরা গরুটা আমরা কিনি গরু গরুর আসলে মানে খুবই ইমোশনাল মনে হচ্ছে কারণ বুঝতে পারে আসলে পানি হলেও বুঝতে পারে সো গাইস আমরা আপনাদের কমেন্ট নেব যে আসলে আপনারা কোনো যদি কোনো প্যাকেজ সম্পর্কে জানতে চান কোনো কিছু জানতে চান তাহলে বলতে পারেন একজন হচ্ছে কালারটা অসাম সিলবানা কথা সিলবানা নাই আপাতত আমারই হজম করেন আপনারা কোনো সমস্যা নেই প্রবলেম হচ্ছে কি মানে আমরা ফ্যাক্ট জিনিসটা কি কেন আমরা নিজের এসে গরুটা কিনছি আমরা তো কারোর থেকে নিতে পারতাম কারণ আমরা বাছাই করে সারাটা বাজার হ্যাঁ। পুরোটা ঘুরছি হাটটা পুরোটা ঘুরছি ঘোরার পরে চিন্তা করলাম যে আসলে কোনটা নেওয়া যায় অনেকগুলো সার দিয়ে দেয় ক্রস দিয়ে দেয় আমরা বাছাই করে সেরা গরুটাই নেওয়ার চেষ্টা করছি দয়া করে লাইভে good work thank you Mahmud Parvez লিখছি গুড ওয়ার্ক লাইভটা একটু সবাই শেয়ার করে দেন আমার বয়সটা ঠিক আছে কিনা এটা একটু বলে দেন তো এই কারণে এটা আচ্ছা, আমরা বলে দিই আমাদের অনেকেই জানতে চান যে আমাদের কি প্যাকেজ আছে কি আছে মনে করেন এটা জাস্ট মন করেন আশি হাজার না হয় আপনার বাবা হাজার জন্য হয়েছে কত বোঝেন নাই সোজা জন্য ঠিক মতন হয় না এটা আমরা জন্য শুধুমাত্র হ্যাঁ। কালকে দুপুরে লাঞ্চে যারা হচ্ছে কাকা খুব এক্সাইটেড কাকা আমাদের সাথে সহযোগিতা করছে হেল্প করছে আর বাজারে কাকার একটা সম্মান আছে যাই হোক এখন কাকা এক লক্ষ উনসত্তর থেকে জবাই করা হবে এবং ফ্রেশ মাংস যদি পাওয়া যায় তার জন্য আমরা দুপুর দুপুরবেলায় হচ্ছে এইটা আপনাদের লাঞ্চেতে লাঞ্চে লাঞ্চে এটা আমার বলে কালামপুরে আসছে ওই যে দেখেন লেখা আছে ধামরাই ঢাকা দেখতে পারবেন সো এখানে আপনারা গরু কিনতে পারেন ঠিক আছে আমরা সবাই খাবে আমরা আসলে গরুটা কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে কি আমরা আসলে কাজ করি কাজের জন্য ব্যাচেলারদের জন্য আমরা পুরো পৃথিবীতে দুই একবার করে ক্লিন হয় রুম এবং টয়লেট দুইবার করে ক্লিন হয় প্রতিটা ব্রাঞ্চে আমাদের কয়টা ব্রাঞ্চ আমি আরেকবার বলে দিই আমাদের উত্তরা বাড্ডা মিরপুর বাড়িধারা শাহবাগ এবং ধানবিড়ি ছেলেদের ব্রাঞ্চ মিরপুরে মেয়েদের ব্রাঞ্চ আমাদের সর্বনিম্ন কোচিং কোচিং কোচিং কোচিং ক্যাশব্যাকের পরে পাবে সেটা কাস্টমার হন বেসিক্যালি ছয়শো নিরানব্বই টাকা ইকোনমি বেডে আর আমাদের একজন দুজন তিনজন চারজন ছয়জন আটজন নজন বারো জন পনেরো জনের বেডিং সিস্টেম আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কোথায় কালামপুর ছিল না সুপারস্টার ছিল না তো সেখান থেকে আমি দেখলাম যে আপনি শাহবাগ ব্রাঞ্চে উঠলে মাত্র দশ মিনিট লাগবে বাসে এবং মাত্র দশ টাকা বা বিশ টাকা দশ টাকা বিশ মিনিট লাগবে বা দশ মিনিট লাগবে দশ টাকা আপনি যেতে বিশ পঁচিশ মিনিট লাগে নাকি এছাড়া আমাদের গরু গাড়িতে নিয়ে যাচ্ছে এখন গাড়িতে নিয়ে যাবে আমরা আমরা কোম্পানির নিজস্ব গাড়িতে কোম্পানির গাড়িতে আমরা কেন এমন করি আমরা তো বাজার থেকে গেছে চলে যাবে না গরু লাইভের মধ্যে করতেছে গরুটা খুব ফাঁসা হয়েছে লাইভে ওই আছে শাহবাগ খালি আছে আমাদের সবচেয়ে বাচ্চা না আমার সাথে আমার সহযোগী গরুর মালিকরে ডাক দিলে একটু ভালো হইতো এই বাড়ি দিয়ে না তো জোরে আমি একমাত্র বলবো আমরা হোস্টেল মানে আবার আবিষ্কার করছি এত লাক্সারিয়াস হয়েছে ভালো হয়েছে যাতে ব্যাচেলাররা হ্যাসেল ফ্রিভাবে থাকতে পারে তার জন্য আবিষ্কারটা করা তার জন্য আমরা একদিন দিন সারাদিন প্যাকেজ তৈরি করেছি বা আবিষ্কার করেছি এবং তিরিশ দিনের প্যাকেজ কেউ কোনো চিন্তাই করেনি যে একটা ব্যাচেলার শুধুমাত্র তিরিশ দিন সে কোথায় থাকবে তার আত্মীয় স্বজন বাসায় থাকতে গেলেও তার লজ্জার ব্যাপার আছে আর কোথাও বাসা ভাড়া নিলে এক মাস শুধু থাকা যায় না সাত দিন পনেরো দিনের প্যাকেজ সেম তার পাশাপাশি আমরা বিভিন্ন চাহিদার মানুষের উপর বিভিন্ন ধরনের বেরিং বানিয়েছি আমাদের পাঁচ ধরনের বেরিং আছে ইকোনমি এবং বিএনপি তো যে যেভাবে আরও রুবি হচ্ছে এসি ওকে তো আপনাদের কমেন্ট আমি আশা করবো আচ্ছা কমেন্টগুলো আমি দেখতে চাই কি করেন আপনারা আচ্ছা আমার আচ্ছা, আচ্ছা, দেখতে চাই ওকে দেখতে পাবেন সেটা ধৈর্য ধরেন হয়তো বা আসতেও পারে বাট কারেন্টলি আমি আছি আপনাদের সাথে তো এখানে অনেক অনেক ধরনের গরু আছে দেখেন আপনারা যদি দেখতে চান এইটার থেকে আর তো আমার কোনো বড় গরু ঠিক আছে স্যার আমাদেরটা দেখেন দূর থেকে হাইট দেখলে বোঝা যাবে বিশাল আচ্ছা সো যে কমেন্ট করবেন আর কমেন্টে পড়ে দেবে এখন আচ্ছা so information information so guys আরেকটা জিনিস এখন অনেক ওয়েবসাইট ওপেন হচ্ছে আমাদের এখানে সব ধরনের ব্যাচেলার থাকতে পারে যে পাশার রাইড করে সেও থাকে যে হচ্ছে পড়াশোনা করে সেও থাকে যে হচ্ছে জব করে সেও থাকে যে বিজনেস করে সেও থাকে এখানে এক তিনজন সাতজন প্যাকেজ আছে তো মান্থলি বা লং টাইম যারা থাকতে চান তারাও এখানে থাকতে পারেন আমাদের ব্রাঞ্চগুলো কোথায় আবার বলে দিই বাড়িটা মিরপুর যারা ধানমন্ডি ছেলেদের এবং মিরপুরে একটা মেয়েদের আছে বাড়িধারা এবং বাড়িধারা ব্রাঞ্চ হচ্ছে আমাদের বিজনেস ক্লাস বর্তমানে ধানমন্ডি ব্রাঞ্চটা হচ্ছে বিজনেস ক্লাস লোকেশন অ্যান্ড ডেকোরেশনের উপর নির্ভর করে এবং আপনার বেসিক্যালি লোকেশন আর ডেকোরেশন নির্ভর করে আর হচ্ছে আপনার শাহবাগ হচ্ছে ফার্স্ট ক্লাস ব্রাঞ্চ আর আমি শুধু একটা কথাই বলবো ফেসবুকে বিভিন্ন ধরনের কমেন্ট সেটা থেকে বিভিন্নভাবে মানুষ অনেক নেগেটিভ কমেন্ট করে কম্পিটিশন কথা বলে আমরা সরাসরি সবাই ওপেন চ্যানেল দিয়ে বলি যে প্লিজ ভিজিট আস সরাসরি ব্রাঞ্চে আসুন এসে আপনি দেখেন আমাদের সিকিউরিটি কেমন আমাদের প্রত্যেকটা কর্নারে সিকিউরিটি থাকে রুমের মধ্যে না রুমের বাইরে ও আপনার কমন স্পেসে জিমে লবিতে লন্ড্রি এরিয়াতে ইচ অ্যান্ড এভরি প্লেসে ঘুরতে হবে আর আমরা একমাত্র মনে হয় ব্যাচেলারদেরকে চিন্তা করি অন্য কেউ হয়তো চিন্তা করেন শুধু বিজনেস নিয়ে চিন্তা করেন ওকে আমরা কোনো বিজনেস কীভাবে ভালো রাখা যায় বেটার বেনিফিট দেওয়া যায় তার উদ্দেশ্য করে কিন্তু আজকে এই গরুটা কেনা আপনি চিন্তা করেন এইভাবে কিনে নেয় কখন আমি কোনটা কত ফোকাস করবো না আমি ফোকাস করবো যে একবেলা আমরা খাওয়াচ্ছি আমাদের আরও ইম্প্রুভমেন্টের প্রয়োজন আছে আমরা কিন্তু পুরো ওয়ার্ল্ডে প্রমিনেন্ট কাজ করবো যেটাই সম্ভব সেটাই সম্ভব জীবনে পারবেন মাত্র এবং কালকে খেতে আমাদের আমাদের শেফরা খুব কষ্ট করবে আজকের হাত থেকে ভোর থেকে কালকে ভোর থেকে শুরু করবে এনিওয়েজ সবাই আসুন ভিজিট করে এবং আমাদের সম্পর্কে জানো তারপর থ্যাংক ইউ সো মাচ সবার থাকার জন্য ইনভেন্ট করবে